welcome to back my channel hello friends সবকে আসসালামু আলাইকুম জানি শুরু করছি আজকের টপিক আজকের টপিক হচ্ছে তো আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন চালাই অ্যান্ড্রয়েড মোবাইল চালাই তারা কিন্তু হোম স্ক্রিনে কিছু না কিছু সেট করে থাকে তো হোম স্ক্রিনে যেমন ধরুন আপনার নিজের ছবি সেট করে থাকি তো কেমন হয় যদি আমার মোবাইলে আমার নামটা ভেসে থাকে থ্রি আকারে লিফ হয় তো চলুন আজকে সেটা আমরা দেখি নিই তো আশা করি যে এটা আপনাদের সকলের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক টু ব্যাক প্রথমে আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোর থেকে মাই থ্রিডি নেম নামের যে সফটওয়্যারটা সেটা আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর এটাকে ওপেন করে এটাকে ওপেন করে তো এখান থেকে বলছেন যে আমি নাম আগে টাইপ করে রেখেছি তো আপনারাও নামটা টাইপ করে রাখতে পারেন তো এখানে যাবেন যাওয়ার পরে এখান থেকে যে নামটা লিখবেন আপনি নামটা লিখে নেবেন এখানে এইখানে নামটা লিখে নেবেন টিআইপিএস এন্টারটেনমেন্ট এভাবে লিখে নেবেন লিখে লিখে নেওয়ার পর দেখবেন ওকে করলেই এভাবে চলে আসবে তো এটাকে মডেলও আপনি চেঞ্জ করে নিতে পারেন তো মডেল চেঞ্জ করার জন্য সেটিংসে যাবো তো সেটিংসে যাওয়ার পর এখানে colour colour running speed font size লেখা ছোটো বড় ফন সাইজ থ্রি মডেল এটা করে আর কি থ্রি মডেল সাইজ এটা হচ্ছে ট্রান্সপারেন্সি মডেল তো আমি একটা জিনিস দেখাই মডেলটা দেখাই তো মডেলটা দেখাতে হলে মডেলটা দেখবেন আপনারা এটাকে এক্সপিয়ার এক্সপিয়ার মডেল আছে তো এটাকে আমি কপ মডেলে দেবো তো কপ মডেলে দিলে দেখুন এটা কী দেখায় কপ মডেল দিলে এইভাবে আসে যেমন খুশি তেমনভাবে আপনি সেট করুন অ্যাজ এ তো আবার আপনি এই নামটা কি সেটাস কিন্তু এটাকে লিভ হবে দেখতে পাচ্ছেন এটা এই সেটিংস এই তো এই রুমে আপনি সেট করে নিতে পারেন অ্যাপ্লাই দিলেই সেট হয়ে যাবে সেট টু ডেস্কটপ দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে চলে এসেছে তো আপনি হাত দিয়ে চাইলেও যেদিকে খুশি সেদিকে আপনি বসিয়ে নিতে পারবেন এই ছিল আমার আজকের টিউটোরিয়াল তো আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না